সুপ্রিয় সত্যে বাংলাদেশের তলাবিহীন জুড়ি হতে উত্তোলন হয়ে উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশে হিসাবে বিশ্ব পরিচিতি লাভ করেছে দুই সালের মধ্যে ফিসে ফেলানো সম্ভব হবে ভারত পাকিস্তান সিঙ্গাপুর ও অন্যান্য দেশ তবে চীন রাশিয়া দক্ষিণ কোরিয়া ভারত জাপান বিভিন্ন দেশের ঋণে উন্নয়ন সফলতা দেখেছে বাংলাদেশ এবং বিশ্বে অনেক বড় বড় দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তবে বাংলাদেশ অনেক নিরীহ শ্রমিক জনগণ শোষিত হচ্ছে নিরীহ ব্যক্তিদের শোষণ করে দুর্নীতি পরায়ণ ব্যক্তিরা দেশের অর্থ বিদেশে পাচার করছে কোটি কোটি লক্ষ dollar Dubai America London Canada বিশাল বহু পাশ্চাত্য ও টাকার পাহাড় করেছে প্রবাসে বাংলাদেশ ব্যাংক দুদক সরকারের নির্দিষ্টকৃত অফিসের কানে ডোগা দিয়ে পাচার হচ্ছে দেশের সম্পদ গরিব হচ্ছে বাংলাদেশের নিরীহ জনগণ বাংলাদেশের নিরীহ জনগণের দুই হাজার একুশ বাইশ বছরের মাথাপিছু ঋণের বোঝা প্রায় লাখের উপর কার্যকর হবে আজকে যে শিশু জন্ম নিয়েছে মাথাপিছু ঋণ লাখের অধিক হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ভূঁইয়া স্বাধীনতা টিভি